লোগো দেখা বুঝো না এটা কোন দলের জার্সি জন্মের পর থেকে ব্রাজিলই সাপোর্ট করছি আগে ব্রাজিলের কাকার ফ্যান ছিলাম আর এখন নেইমার জুনিয়রের ফ্যান আছি